কাহিনী হইল আমি আজকে আমাদের হঠাৎ করে কিছু ডাটা এন্ট্রির মানুষ দরকার হয়ে যায় তো আমি ঠিক করে আপওয়ার্কে পোস্ট করব এবং আপওয়ার্কে পোস্ট করার পরে আমি বাংলাদেশের একটা ফেসবুক গ্রুপ আছে আপওয়ার্ক বাংলাদেশ এবং গ্রুপের দোষ না আমাদের গ্রুপ যেটা ছিল প্যাসিভ ইনকাম বাংলাদেশ ওখানে যদি আমি পোস্ট করতাম একই ব্যাপার হইতো ওখানে আমি জবটা পোস্ট করি বা জবটা আপওয়ার্কে পোস্ট করে সেই আপওয়ার্কের লিঙ্কটা আমি ওখানে শেয়ার করি কারণ আমি ভাবলাম যে যদি বাংলাদেশ থেকে কাউকে নিতে পারি তাহলে তো ভালোই দেশের টাকা দেশে থাকলো আমাদের সুবিধা হইলো কাজ করতে এবং বাংলাদেশি একজনের উপকার হইলো আমাদের মাধ্যমে সো ভাবলাম যে বাংলাদেশি বাংলাদেশি জবটা রাখার চেষ্টা করি এবং ওই গ্রুপে পোস্ট করি তো গ্রুপে পোস্ট করলাম এবং গ্রুপে পোস্ট করার পরে কী হইলো এটা আপনি দেখতে পারবেন এই আমি এখন এই স্ক্রিনটা কেটে দেবো এবং তারপর আপনি দেখে আসেন কী হইলো তারপর আমি আবার আসছি টাটা তো আমি আপওয়ার্কে আমাদের একটা গ্রুপ আছে ফেসবুকে আপওয়ার্ক বাংলাদেশ আমাদের গ্রুপ না বাট গ্রুপটা বেশ জনপ্রিয় অনেক মানুষ আছে গ্রুপে প্রায় দেড় লাখের মতো মেম্বার এক লাখ উনষাট হাজার নয়শো বিয়াল্লিশটা মেম্বার সো আমি আমাদের আপওয়ার্কে জব পোস্ট করার পরে যে need a data entry specialist work on a project জবটা আমি যদি ক্লিক করি জবটা আমাদের লিঙ্কে নিয়ে যাবে ওটা ক্লিক করার পরে আপনি দেখবেন যে আমার পাঁচজন দরকার আমার পেমেন্ট টেমেন্ট ভেরিফাইড সো আমার ওই ধরনের কোনো সমস্যা নাই আমি একটা ভিডিও দিয়েছি যে এই ভিডিওতে ইনস্ট্রাকশন দেওয়া আছে আর আমি একটা কোয়েশ্চেন করেছি যে দেখুন just to make sure you read this job post start you your application with answering what is the capital of Ireland এখন আমি কি ক্যাপিটাল অফ আয়ারল্যান্ড কি এটা জানি না আমি অবশ্যই জানি বাট তারপরে আমি এটা জিজ্ঞেস করেছি তার কারণ হলো অনেকেই আছে জব পড়ে না জব না পড়ে পাগলের মতো বিট করে পাগলের মতো বিট করে যেহেতু জব না পড়ে এবং এটা বোঝার উপায় হলো জবের মধ্যে আপনি যদি কোথাও এরকম একটা কোয়েশ্চেন দিয়ে দেন এবং তারা যদি সেই কোয়েশ্চেনের অ্যান্সার না দেয় তাদের জব বিডে তাহলে বোঝা যায় যে তারা আসলে পড়ে নেই ওই জন্যই দেওয়া তো উইথ কী কী জব অ্যাপ্লিকেশন এসেছে তার ওটা দেখার আগে আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই সো এই পোস্টটা আমি এই গ্রুপেও করেছি যে আমার কেউ চাইলে অ্যাপ্লাই করতে পারেন ইত্যাদি ইত্যাদি সো আপনি যদি একজন প্রফেশনাল হন এবং আপনাকে যদি আমি বলি যে এই হলো একটা জব পোস্টের লিঙ্ক আপনি যদি কেউ চাইলে অ্যাপ্লাই করতে পারেন আপওয়ার্কের জবে এই লিঙ্কে যে অ্যাপ্লাই করতে পারেন কীরকম রেসপন্স এসেছে আমি আপনাদের দেখাই একজন লিখেছে অলরেডি অ্যাপ্লাই অলরেডি অ্যাপ্লাইড বলা উচিত ছিল আর অলরেডি অ্যাপ্লাই আমি জিজ্ঞেস করেছি জবটা পড়ে করেছেন না না পড়েই করেছেন উনি বলেছে পড়েই করেছি ভ্যা তারপর আমি লিখেছি যে পড়ে থাকলে জবটার মধ্যে একটা লাইন ছিল যে অ্যাপ্লাই করার আগে আয়ারল্যান্ডের রাজধানীর নাম বলে অ্যাপ্লিকেশন শুরু করতে ওই লাইনটা পড়েছিলেন উনি রিপ্লাই দেয়নি অন্য একজন দিয়েছে বাট উনি উনার জব অ্যাপ্লিকেশনটা আমি দেখেছি উনি আসলে ওই লাইনটা পড়ে নাই এবং ওই লাইনটার উনি যখন রিপ্লাই দিয়েছে তখন আয়ারল্যান্ড যে আয়ারল্যান্ডের রাজধানীকে ওইটা নিয়ে উনি কোনো কিছু লেখেনি ওনার কাফার লেটারে সো আমি ইভেন্টুয়ালি ওনাকে রিজেক্ট করে দিয়েছি আরও ইন্টারেস্টিং ব্যাপার হইলো আমি করব ভাই আপনি ইনবক্স চেক করেন এবং হাজার হাজার ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে অনেকে লিখছে ইন্টারেস্টেড আমি এবার রিপ্লাই দিয়েছি যে আপনি ইন্টারেস্টেড হলে আমি কি করবো আপনি ইন্টারেস্টেড হলে আপনি অ্যাপ্লাই করবেন আরেকজন লিখেছে নিড এখন আপনি যদি ভাবেন যে এতই সোজা দুনিয়া যে একজন একটা জব অ্যাপ জব পোস্ট করবে আপওয়ার্কে তারপর সে ওই আপওয়ার্কের জব পোস্টের লিঙ্ক একটা ফেসবুক গ্রুপে দেবে এবং আপনি শুধু কমেন্ট করবেন নিড আর কিছু বলবেন না জবে অ্যাপ্লাই করবেন না কিছুই করবেন না শুধু নিড লিখবেন এবং তারপর আপনি জব পেয়ে যাবেন এটা যদি হয় আপনার ধারণা যে এইটা হয় দুনিয়ায় যে কেউ একজন একটা জব পোস্ট করে আমি ওখানে অ্যাপ্লাইও করি না আমি জাস্ট কমেন্টে লিখি নিড আর তারপরে আমি জবটা পেয়ে যাই এবং ওটা যদি আসলেই সত্যি হতো তাহলে খুবই ভালো হতো বাট দুনিয়াটা আসলে ওরকম না আপনার আপনি যদি নিজে কাজ না করেন আপনি যদি নিজে সিরিয়াস না হন আপনি যদি নিজে প্রফেশনাল না হন তাহলে কোনো চান্স নাই আসলে পাওয়ার মাহফুজুর রহমান বুলবুল খুব সুন্দর একটা কাজ করেছেন উনি অ্যাপ্লাই করেছেন তারপর উনি লিখেছেন যে অ্যাপ্লাইড এটা একটা প্রফেশনাল কাজ হয়েছে আমি মনে করি আরেকজন এখানে ইমেল দিয়ে রেখেছেন এখন শিমুল এস শিমুলকে সরকার উনার ইমেল তো আসলে আমার দরকার নেই আমি বলে দিয়েছি কি করতে হবে অ্যাপ্লাই করতে হবে এই লিঙ্কে যে অ্যাপ্লাই করবেন না করলে আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেটা আপনি এখানে করতে পারেন বাট এখানে ইমেল দিয়ে দেওয়ার কথা না আপনার এটা একটা প্রফেশনালিজমের অভাব I am interested in your offer ইত্যাদি ইত্যাদি আরেকজনও ইমেল দিয়েছেন ভাই আমি আসি এই ধরনের কথা বললে আসলে কোনো লাভ হয় না এবং এই এই প্রফেশনালিজমের অভাবের কারণেই বাংলাদেশের বেশিরভাগ মানুষ আপওয়ারকে ভালো করতে পারে না স্যার আপনাদের এখন দেখাই কীরকম জবের রেসপন্স এসেছে আমি আপনাদের একটু দেখাই need a data entry specialist to work on a project um, review proposal তেরোটা প্রপোজাল এসেছে আমি একটু আগে এই জবটা পোস্ট করেছি বেশ কিছু ভালো প্রপোজাল এসেছে এবং তাদের মধ্যে থেকে আমি কাউকে হয়তো নিব আনফর্চুনেটলি বেশিরভাগই ভালো প্রপোজাল আসে নাই আমি যদি লোড মোর আমি আপনাদের সবকটাই দেখাচ্ছি নিচে থেকে শুরু করি দেখুন উনি Dublin is the capital of Ireland লিখেছে the capital of Ireland is Dublin লিখেছে উনি লেখে নেই I have done several projects like this but new in Upwork ইত্যাদি ইত্যাদি উনি যাই লেখুক আমার কিছু যায় আসে না আমি ওনাকে ডিক্লাইন করে দিব এবং রিজনে um, আমি লিখব um, ignored instructions in job posting the freelancer didn't read our job post properly এবং এটা আমি করছি তা না এটা সব ক্লায়েন্ট করে এবং এই যে যে আমি এটা করছি এটা কিন্তু ওই এই ফ্রিল্যান্সারটা দেখবে না এবং এরপরে যেটা হবে এরপরে সে যখন অ্যাপ্লাই করা শুরু করবে তার তার অ্যাপ্লিকেশন অটোমেটিক্যালি নিচের দিকে নিয়ে যাবে আপওয়ার্ক কারণ আপওয়ার্ককে আমি জানাই দিলাম যে উনি মনোযোগ দিয়ে অ্যাপ্লাই করে না উনি পড়ে না জব না পড়ে অ্যাপ্লিকেশন করে ফেলে এই যে আরেকজন বেশ দশ ডলার ওনার আওয়ারলি রেট বাইশটা জব কমপ্লিট করেছে জব সাকসেস রেট অত ভালো না কিন্তু মনোযোগ দিয়ে জব পড়েন নেই তাই না দুঃখজনক ব্যাপার সো আমি ওনাকেও ডিক্লাইন করে দিচ্ছি ডিক্লাইন করে আমার লাগে রিডার্ট ইনস ignore instructions in job posting decline আমি এটা দুইটা তিনটা আপনাদের করে এক্সাম্পল আমি বাকিদেরটা আর করবো না এরকম অনেকে আছে আমি বাকিদেরটা আর করছি না তার কারণ হলো আমি চাই না যে আমার কারণে আপওয়ার্কের ক্ষতি হোক মানে আপনাদের আপওয়ার্কের প্রোফাইলের ক্ষতি হোক বাট দুঃখজনক ব্যাপার এটাই যে বেশিরভাগ মানুষ মনোযোগ দিয়ে জব পড়ে না এবং বেশিরভাগ মানুষ মনোযোগ দিয়ে জব না পড়ার কারণে যেটা হয় সেটা হইল আমি তো না হয় সবাইকে এরকম ডিক্লাইন করবো না বাট ক্লায়েন্টরা যারা আছে তারা বেশিরভাগ সময় এটা করে তারা এটা করে এবং এই কারণে দেখা যায় যে এরপরে তারা আর অন্য কোনো জায়গায় যেও জব টব পায় না সো এই ব্যাপারটা আমার আমি আপনাদের দেখাতে চেয়েছিলাম কুইকলি চলেন আবার আমার চেহারায় ফেরত যাই টাটা সো এই ছিল হইল আমাদের কাহিনী আপনারা দেখতে পারলেন যে বেশিরভাগ মানুষই মনোযোগ দিয়ে বিট করে না এবং এই ব্যাপারটা আমরা আগেও কথা বলেছি এই চ্যানেলেই কথা বলেছি যে প্রফেশনাল না হলে যে আপওয়ার্কে কাজ পাওয়া কঠিন বা প্রফেশনাল না হলে যে কোন যে কোনো জায়গায় শুধু আপওয়ার্কে না আপনার নর্মাল ক্যারিয়ারেও কাজ পাওয়া কঠিন বা যে কোনো জায়গায় ভালো করা কঠিন এবং দুঃখজনক হইলেও সত্য বা আমাদের বেশিরভাগ মানুষেরই প্রফেশনালিজমের অভাব এবং তারপরেও তারা বলবে যে না দেখেন আমি কাজ পাই না দেখেন আমি অনলাইনে ভালো কিছু করতে পারছি না বা দেখেন দেশের দেশের জব মার্কেটের অবস্থা খারাপ নিজের যে দোষ হয় এটা অনেকেই দেখতে চায় না বাট ইভেনচুয়ালি আসলে আপনাদের নিজেদের আমি বলবো না যে দেশের অবস্থা দেশের জব মার্কেটের অবস্থা খারাপ না আমি বলবো না যে আপওয়ার্কে সবাই প্রফেশনাল হইলেই কাজ পেয়ে যাবে আমি বলবো না যে বেসিক্যালি um, যেটা আমি বোঝাতে চাচ্ছি যে এই জন্য এই পুরো ভিডিও সেটার কারণ হলো আপনি যদি একটু প্রফেশনাল হন আপনি যদি একটু সিরিয়াস হন কাজকর্মের ব্যাপারে আপনি যদি হুজুগে না পড়ে অ্যাকচুয়ালি কোনো কিছু শিখে কাজ করতে চান তাহলে আপনি খুব সহজেই কাজ পাবেন আমরা কি এই জবটার জন্য কাউকে হায়ার করব না অবশ্যই করব আমরা কি বাংলাদেশি হায়ার করব হয়তো না হয় আবার হয়তো আমরা যদি এই ভিডিওর পরে ভালো কোনো অ্যাপ্লিকেশন পাই তাহলে হয়তো করব যখনই কেউ অ্যাপ্লাই যখনই কোনো ক্লায়েন্ট জব পোস্ট করে তার মেইন উদ্দেশ্য থাকে এমন একজনকে নেওয়া যে ক্লায়েন্টের মতে ক্লায়েন্টের কাজটা ঠিকঠাক মতো করতে পারবে সে কোন দেশের এটা নিয়ে ক্লায়েন্ট খুব একটা বদার্ড হয় না সে কি আসলেই কাজটা করতে পারবে নাকি করতে পারবে না সে তার কি আসলেই ক্লায়েন্ট কাজটা করার স্কিল আছে নাকি না এবং সে আসলেই প্রফেশনাল নাকি তার এই পুরো কাজকর্মের অ্যাপ্রোচের ব্যাপারে জাস্ট এই ব্যাপারটা ক্লায়েন্ট মেকশিওর করতে চায় সো আপনি যদি ওই ব্যাপারগুলাই কেয়ার না করেন আপনি যদি আপনার যদি মনে হয় যে না আমি একজন একটা জব পোস্ট করেছি আমি ওটার নিচে ইন্টারেস্টেড লিখে দিলাম বা আমি ওটার নিচে আমার ইমেল দিয়ে দিলাম এবং ভাবলাম যে আমি জব পেয়ে যাব আসলে তো ওভাবে দুনিয়া চলে না আপনার প্রত্যেকটা কাজের একটা প্রপার সিস্টেম আছে যেহেতু আমি আপওয়ার্কের লিঙ্ক দিয়েছিলাম আপনার উচিত ছিল আপওয়ার্কে যে সুন্দরভাবে জব ডিসক্রিপশন পুরোটা পড়ে তারপরে অ্যাপ্লাই করা এবং যদি আপনি তা না করেন আপনি যে শুধু এই জবটা পাচ্ছেন না তা না এবং এর সাথে আপনার ফিউচার আপওয়ার্কের ক্যারিয়ারও খারাপ হয়ে যাচ্ছে কারণ আমি আমিও কিছু আপনাদের দিয়ে দেখালাম বাট ক্লায়েন্টরা সবসময় বলে যে এই ফ্রিল্যান্সার জব ঠিক মতো পড়ে নেই এবং আপওয়ার্কের অ্যালগোরিদম পুরো ব্যাপারটা দেখে এবং যখন আপওয়ার্কের অ্যালগোরিদম পুরো ব্যাপারটা দেখে যে এই ফ্রিল্যান্সার ঠিক মতো জব পড়ে না তখন ওই ফ্রিলান্সারকে জব দেখানো আপওয়ার কমায় দেয় এবং ওই ফ্রিলান্সারকে সাজেস্ট করাও আপওয়ার কমায় দেয় এবং ইভেনচুয়ালি দেখা যায় আপনার অনলাইনের ক্যারিয়ারই শেষ হয়ে যায় ওই দিক দিয়ে ফ্রিলান্সার হিসেবে যদি আপনি অনলাইনের ক্যারিয়ার দাঁড় করাতে চান সো আমার রেকমেন্ডেশন হবে একটু সিরিয়াস হন যদি আপনি আসলেই কাজকর্ম করছেন যদি না চান দ্যাট ইজ ফাইন বাট যদি আপনি আসলেই কাজকর্ম করতে চান অনলাইনে তাহলে একটু সিরিয়াস হন একটু সিরিয়াসলি কাজকর্ম করেন যখন কিছু করবেন যখন কোথাও অ্যাপ্লাই করবেন একটু সিরিয়াসলি পড়ে করেন আসলে আপনার স্কিল আছে নাকি জেনে বুঝে করেন জেনে বুঝে না করলে যদি আপনি শুধুমাত্র হুজুগে পরে অ্যাপ্লাই করে ফেলেন বা যদি আপনি হুজুগে পরে কোনো একটা কিছু শুধু আপওয়ার্কের ব্যাপারে না ধরেন আপনি হুজুগে পরে লোকাল এসিও বিজনেস শুরু করে ফেলেন আপনি হুজুগে পরে অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করে ফেললেন যে যেটাই করেন যখন আপনি অন্য আরেকজনকে দেখে হুজুগে শুরু করে দেন তখন ইভেনচুয়ালি ওইটার রেজাল্ট ভালো হয় না ঠিক মতো নিজে সিরিয়াস হয়ে নিজে প্রফেশনাল হয়ে যদি আপনি কাজ করেন তখন দেখা যায় ওইটার রেজাল্ট বেশিরভাগ সময় ভালো হয় যেই মানুষগুলোকে আমি রিজেক্ট করলাম একটু আগে আপনারা দেখলেন স্ক্রিনে ওই মানুষগুলো কেউ ভাববে না যে ওনাদের দোষ ছিল ওনারা সবাই ভাববে আমার দোষ বা ক্লায়েন্টের দোষ এবং তারপর ওনারা বলবে আপওয়ার্কে কাজ পাওয়া যায় না ক্লায়েন্টরা ভালো না ক্লায়েন্টরা বাংলাদেশিদের কাজ দিতে চায় না ওনার স্কিল আছে কিন্তু উনি কেন কাজ পাচ্ছেন না কিন্তু ওনারা কেউই বুঝবেন না যে আসলে ওনাদের দোষের কারণে ওনারা কাজ পেলেন না যখন কোনো ক্লায়েন্ট আপওয়ার্কে যখন পোস্ট করে সময় নষ্ট করে ইভেনচুয়ালি সে সে কাউকে হায়ার করতে চায় এবং সে ইভেনচুয়ালি শেষ পর্যন্ত সে হায়ার করেও এবং যদি আপনাকে না করে অন্য কাউকে হায়ার করে যদি কাউকেই হায়ার না করতো তাহলে আমি বুঝতাম যে না ক্লায়েন্টের দোষ ক্লায়েন্ট কাউকেই হায়ার করে না কিন্তু যদি আপনাকে না করে বা একটা বাংলাদেশিকে না করে একটা ফিলিপাইনের মানুষকে হায়ার করে বা যদি একটা ইন্ডিয়ান মানুষকে হায়ার করে বা একটা শ্রীলঙ্কান মানুষকে হায়ার করে তার মানে আপনার দোষ তাই না কারণ সে একজনকে হায়ার না করে অন্য আরেকজনকে হায়ার তো করছে এর আগে এই ইউটিউব চ্যানেলে আমি বলেছিলাম যে আমরা একটা এসিওর e কন্টেস্ট করি আমি আপনাকে কিওয়ার্ড দিব আপনার র্যাঙ্ক করে দেখাইতে হবে এবং র্যাঙ্ক করতে পারলে আপনাকে আমি একটা দুই হাজার ডলারের চাকরি দিব তার আগ পর্যন্ত আমি দেখেছি অনেক মানুষ বলেছে যে আমি এসিও এক্সপার্ট e আমি এই সেই কিন্তু আমি যখন ওই অ্যাকচুয়াল কাজ দিলাম তখন দেখা গেল কেউ আর করতে পারলো না এবং ইভেনচুয়ালি ওই পজিশনটার জন্য আমাদের ফিলিপাইন থেকে হায়ার করতে হয়েছিল মানুষ এই ভিডিওটা করার উদ্দেশ্য হইল যারা ফ্রিল্যান্সার বা যারা ফ্রিল্যান্সার হইতে চান সামনে তারা একটু সিরিয়াস থাকবেন আপনার প্রফেশনের ব্যাপারে একটু যত্ন করে কাজ করবেন এবং একটু বোঝার চেষ্টা করবেন ক্লায়েন্টের দৃষ্টিকোণ থেকে যে ক্লায়েন্ট আসলে কি চাচ্ছে কেন জব পোস্টটা পড়া জরুরি কেন ক্লায়েন্ট জব পোস্টের ভিতরে সব লিখে দেয় ক্লায়েন্ট যেহেতু কষ্ট করে লেখে তার মানে ক্লায়েন্ট এক্সপেক্ট করে আপনি পড়বেন এবং যখন আপনি পড়েন না ওই ফ্রিল্যান্সারের উপর ওই ফ্রিল্যান্সারের উপর থেকে ইমিডিয়েটলি ক্লায়েন্টের রেসপেক্ট চলে যায় এবং যখন রেসপেক্ট চলে যায় তখন ওই ফ্রিল্যান্সার আসলে আর কাজটা পায় না সে যত স্কিলডি হোক সো ধন্যবাদ সবাইকে এই ভিডিও দেখার জন্য ভালো থাকেন সবাই সবার সাথে আমার কথা হবে অন্য আরেকটা ভিডিওতে টাটা